আসসালামু আলাইকুম ঈদ মোবারক সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুজনাক্তা রুজি যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর জাতীয় ঈদগাহ সহ সারা দেশের ঈদগাহ ও মসজিদগুলোর ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে ঈদ জামাত শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় মোনাজাতে আল্লাহর নৈকট্য ও ক্ষমা লাভের আশায় মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়ে যায় আল্লাহ সুম্মা আমিন আল্লাহ সুম্মা আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে ঈদগাহ ময়দান কক্সবাজারের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল আটটায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল নটায় এছাড়া শহরের বায়তুসরফ ও বড়বাজার জামে মসজিদে সকাল সাড়ে আটটা এবং বদরমুকা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল নটায় একই সময় জেলার অধিকাংশ ঈদগাহ এবং মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঈদের জামাত শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা ঈদে নানা রঙে ঢঙে সেজেছে ছোট্ট শিশুরা নতুন জামা কাপড় পরে ঈদ আনন্দে মেতে ওঠেন সবাই ঘরে ঘরে ফিরনি সেমাই আর মজাদার খাবার দাবারের আয়োজন করা হয় এদিকে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় পবিত্র সওয়াল মাসের চাঁদ দেখার ঘোষণার পর থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে ঈদের আমেজ রেডিও এবং টেলিভিশন চ্যানেলগুলোতে বেজে ওঠে ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন মুসলমানদের জন্য মহানন্দের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গভবনে সকাল দশটায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় তার বাসভবন গণভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদে নারীর টানে মানুষ বাড়ি ফিরলেও বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের টানে কক্সবাজার ছুটে আসছেন লাখো পর্যটক টানা ছুটিতে পর্যটকদের ভ্রমণ দীর্ঘায়িত করতে হোটেল মোটেলগুলোতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ঈদ উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে কক্সবাজারের হোটেল মোটেলগুলো কক্সবাজারের প্রায় পাঁচশো হোটেল গেস্ট হাউস কটেজ ও রিসোর্ট রয়েছে আছে দুই শতাধিক রেস্তোরাঁ সবগুলোই যেন ঈদে ভ্রমণরত পর্যটকদের সেবা দিতে প্রস্তুত Cox's Bazar hotel motel guest house মালিক সমিতির সভাপতি আবুল কাশিম শিকদার জানান ঈদের ছুটিতে টানা এক সপ্তাহ সপ্তাহ পর্যটক থাকবেন কক্সবাজারে ইতিমধ্যে হোটেল বুকিং দেওয়া শুরু করেছেন পর্যটকরা ফেডারেশনভুক্ত আবাসিক হোটেল মোটেল ও গেস্ট হাউজের ভাড়ায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ঈদের ছুটিতে টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান জানিয়েছেন পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা সবসময় বিদ্যমান রয়েছে ঈদের ছুটিতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রশাসন পর্যটন স্পটগুলোতে মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের বিশেষ টহল জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লা জানিয়েছেন ঈদের ছুটিতে পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য প্রতিটি স্পটে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকছে মাঠে থাকছে জেলা প্রশাসনের একাধিক টিম দিনরাত পর্যবেক্ষণে থাকবে প্রতিটি পর্যটন স্পট সজাগ দায়িত্ব পালন করবে টুরিস্ট পুলিশ টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম জানিয়েছেন ঈদুল ফিতর ইফতারের ছুটিতে সৈকতের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন থাকবে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা পাশাপাশি বিচ বাইকে এবং সাদা পোশাকে পুরো সৈকতে পেট্রোলিং করবে মোবাইল টিম হোটেল মোটেল জোনে থাকবে স্ট্যাটিক টিম এবং মোটরসাইকেল পেট্রোলিং সৈকতের বিভিন্ন পয়েন্টে রাখা হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা গরমে কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসার জন্য থাকছে মেডিকেল টিম দুর্ঘটনাবশত কেউ পানিতে ডুবে গেলে দ্রুত উদ্ধার এবং হাসপাতালে নেওয়ার জন্য থাকছে কুইক রেসপন্স টিম প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক টেকনাফে প্রথম দফায় আত্মসমর্পণ করা ইয়াবা চোরা কারবারি ইদ্রিসের ঘরে অভিযান চালিয়ে সত্তর হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ এ সময় ইদ্রিস পালিয়ে গেলেও তার সহযোগী আবুল কাসেমকে আটক করা হয় এছাড়া সেখান থেকে বিশ ভরি স্বর্ণ ও নগদ এক